তোমাকে একদিন কত করে দেখেছি আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে করে রুবিরায় দিল संभल जा जरा फिर मोहब्बत करने चला है तू दिल यही रुक जा जरा फिर मोहब्बत करने चला है तू आज এই দিনটাকে মনে খাতায় লিখে রাখো আমায় করবে মনে কাছে দূরে যেখানে থাকো এ হে आंखें जो तेरी देखी शराबी ये दिल हो गया संभालो मुझको ओ मेरे यारो संभालना मुश्किल हो गया ना ना ना, ना কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দে তো দেউরিয়ে কিছু স্বপ্ন चुराया है मैंने किस्मत के लकीरों से आंखों से तूने ये क्या कह दिया दिल ये दीवाना धड़कने लगा तन्हाई में हम मिले इस तरह बारिश में शोला भड़कने लगा তোকে বলবো ভাবি কিছু অল্প কথা তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথায় আজ তোর নামে রাত নামে দিন কেটে যায় আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশারা